जाए हमारे हो जाए हमारे दिल रोशन हो जाए हमारे दिल रोशन चेहरे हो हमारे नूरानी हो जाए हमारे दिल रोशन चेहरे لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون আমি তোমাদের নিকট এমন একটি কিতাব কোরআন মাজিদ নাজিল করেছি ওই কোরআনে মাজিদের ভিতরে ফিহি দিকেরকম তোমাদের আলোচনা করেছি যেহেতু তোমরা আমার শেষ নবী আমার পেয়ারা নবীর উম্মত আমার কোরআনের ভিতরে তোমাদের আলোচনা দিয়ে আমার কোরআনকে সাজিয়েছি আওয়াজ দিয়ে বলুন না সোহান এই কোরআনের ভিতরে ফিহি রকম তোমাদের আলোচনা করেছি তোমাদের প্রশংসা করেছি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছি তোমাদেরকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কোরআন নাজিল করেছি আমার কোরআন নাজিলের উদ্দেশ্য হলো আমার বান্দাবাদী যারা শেষ নবীর উন্মত হয়েছেন তাদেরকে লক্ষ্য করে আমি কোরআন মাজিদ নাজিল করেছি চলো বলুন সোহান আল্লাহ রব্বুল আলমিন বলেন আফালা তাকে তোমরা কেন বুঝো না আমি তো কোরআনে তোমাদের কথাই বলেছি যা বলেছি তোমাদেরকে বলেছি যত আদেশ দিয়েছি তোমাদেরকে দিয়েছি যত নিষেধ করেছি তোমাদেরকে নিষেধ করেছি তোমাদের কল্যাণের জন্য আকালা তা তোমরা কেন বুঝতে পারছ না আজকে মিলাদুন্নবী মাহফিল যথা টাইমে শুরু হয়ে গেছে কিন্তু আমরা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি কোরআনের আলোচনা আজকে আমাদের ভালো লাগে না আজকে যদি একটা গানের আয়োজন হতো গানের অনুষ্ঠান হতো কাউকে বলতে হতো না সবাই মোবাইল এস এম এস এর মাধ্যমে আজকে লক্ষ মানুষের সমাগম হয়ে যেত ঠিক কিনা বল বাইর আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন সুরাই মুনাফিকের আট নম্বর আয়াত নাজিল করে উম্মতকে আল্লাহ রব্বুল আলমিন সুসংবাদ বাণী শোনাচ্ছেন মদিনা শরীফে আমার রাসুল সাহাবিদেরকে যখন সাথে নিয়ে হিজরত করলেন কিছু এমন কিছু মুসলমান আমার নবীর পাশে থাকত নবীর সাথে বসত খেত চলত কিন্তু তারা মূলত মুসলিম ছিল না মুসলমান ছিল না তারা ছিল মুনাফিক তারা আমার নবীর পাশে বড় বড় পাগড়ি বেঁধে মাথায় টুপি দিয়ে লম্বা লম্বা দাড়ি লাগিয়ে আমার নবীর চতুর্পাশে ঘোরাফেরা করত কখন আমার নবীকে কোনো একটা অসুবিধাতে ফেলানো যায় জোরে বলুন না না অসুবিধা আমার নবীর সাথে চলতেন কিন্তু সবসময় চেষ্টা করতেন কখন নবীকে একটা লেগ মারা যাবে নবীকে কখন বিপদে ফেলে মানুষের সামনে খাটো করা যাবে এবং চেষ্টায় তারা সবসময় করতেন তাদের লিডার ছিল আবদুল্লাহ ইবিনে ওবাই ইবিনে সারুল তিনি ছিলেন মুনাফিকের সর্দার লিডার সবসময় তার সঙ্গ বাহিনীকে নিয়ে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করত একদিন এই মুনাফিকের সর্দার তার সঙ্গ তার সাথী সঙ্গীদেরকে নিয়ে সলা পরামর্শ করল আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছেন তারা বলতেছে লাইন রজা আনা ইলাল মাদিনাতি আমরা মদিনার শহরে যখন ফিরব আজাল আমরা হলো অরিজিনাল মদিনাবাসী আমরা স্থায়ী মদিনাবাসী আমরা হলো মদিনার সম্মানিত ব্যক্তি আমরা যারা মদিনাতে মক্কা থেকে হিজরত করে এসেছে তারা হলো দুর্বল তারা হলো হিজরতকারী তারা এই মদিনাবাসীর স্থায়ী কোনো বাসিন্দা নয় আমরা মদিনায় গিয়ে তাদেরকে ঘাড় ধরে মদিনা থেকে বের করে দিব নাউজবিল্লা অর্থাৎ আমার নবী এবং সাহাবিদেরকে তারা বের করে দেওয়ার জন্য মদিনা থেকে ষড়যন্ত্র করেছেন আল্লাহ রাব্বুল আলমিন সুরাই মুনাফিকের আট নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক উম্মতকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন ইয়া নাম তারা সরাফর সরা পরামর্শ করল লাইন রাজা আনা ইলাল মাদিনাতি যখন আমরা মদিনায় গিয়ে ফসব লাইকুরি জান্নাল আজু মিনহাল আজাল্লো আমাদের মধ্যে যারা সম্মানিত রয়েছে তারা দুর্বলদেরকে অসম্মানীদেরকে অর্থাৎ মোহামেনদেরকে অবশ্য অবশ্যই বের করে দিব আল্লাহ রব্বুল আলমিন চ্যালেঞ্জ করে বলেন তোমরা মদিনা থেকে আমার নবী মোহামেনকে বের করতে পারবে না কারণ এই মদিনা ছিল ইয়াসরিফ এই মদিনা মদিনা হয়েছে আমার রাসুলের আগমনে ঠিক কিনা বলো যে দিন থেকে আমার রসুল মদিনাতে পা মুবারক রেখেছে সেই দিন থেকে ইয়াসরিফ আর রইল না ইয়াসরিফের নাম হয়ে এলো আল মাদিনাতুল মোনাওয়ারাত অর্থাৎ আমার নবীর নূরের মদিনা আলোকিত হয়ে ইয়াসরিফ মদিনাতুল মোনাম্মরা হয়ে গেল যার কারণে মদিনা আলোকিত হয়ে গেল তোমরা তাকে ওই মদিনা থেকে বের করতে আর পারবে না আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা দিলেন ওয়ালিল্লাহিল ইজ্জাম সম্মান শক্তি আল্লাহর জন্য ওয়ালি রাসূলিহি আল্লাহর রাসূলের জন্য ওয়ালিল মুমিনিনা আর মোমেনদের জন্য আমি সম্মান এবং শক্তি সঞ্চয় করে রেখেছি তাদেরকে আমি ক্ষমতা দিয়েছি শক্তি দিয়েছি সম্মান দিয়েছি ওয়ালা কিন্নাল কিন্তু মুনাফিকরা সেটা বুঝতে পারে না বোঝার মতো তাদের চক্ষু নেই আমার নবীর আগমনে মদিনা কতটুকু দগ্ন হয়েছে মদিনা কি পরিমাণ আলোকিত হয়েছে এটা মোনাফিকরা তাদের চোখ দিয়ে বসতে পারে না আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন মুনাফিকিনা লা বাইরামার হজরত ওমর রদি আল্লাহ তালাহ বলেন ইন্না কুন্না আজাল্লা কৌমিন আমরা মক্কার ভিতরে সর্বনিম্ন শ্রেণীর মানুষ ছিলাম মক্কাতে আমরা ছাগল ছাড়াতাম আমি ওমর আমরা সবাই মক্কার ভিতরে রাখাল ছিলাম আমাদের পরিচয় ছিল আমরা রাখাল আমরা কি রাখাল মানুষ আমাদেরকে রাখাল বলে চিনত আমাদের পরিচয় ছিল রাখাল আমরা যখনই আমার মদিনায় তৈবার আমার মদিনাওয়ালার নবীর আলো আলো ছায় তলে যখন আশ্রয় নিয়েছি আমার নবীকে যখন স্বীকৃতি দিয়েছি নবীকে যখন মহাব্বত করতে শুরু করেছি আমরা আর রাকাল আর রইলাম না আমরা রাকাল থেকে আল্লাহ আমাদেরকে রাজা বানিয়ে দিয়েছে এই জন্য নবীকে মহাব্বত করলে লাভ না কথি লাভ নবীকে মহাব্বত করলে লাভ ইসলামকে মহাব্বত করলে লাভ ওমর বলেন আমরা তো রাকাল ছিলাম ইসলাম গ্রহণের পূর্বে ইসলাম গ্রহণের পরে রাসুলকে মোহাব্বত করার পর থেকে ওমরকে আর রাকাল বলে চিনে না ওমরকে চিনে হজরতে ওমর আব্দুল খত্তাব খলিফাতুল মুসলিমিন হিসেবে হজরত উমর বলেন এই ইসলাম ধর্মের কারণে হজরত ওমরের পরিচয় হয়েছে মুসলিম খলিফা সাহাবাতুর রসুল সাল্লি ওসাল্লাম হজরত ওমরের দাম বেড়ে গেল হজরত ওমরকে কেন্দ্র করে আল্লাহ পাক অসংখ্য আয়াত নাজিল করেছেন জুরু বলুন না সুবাহান আল্লাহ হজরত ওমর বলেন ইজ্জাত আমি আমার নবীজি যখন মক্কার ভিতরে ইসলামের দাওয়াত দিতে লাগলেন কালিমার প্রচার করতে লাগলেন আমি ওমর অনেক চেষ্টা করেছি নবীর বিরোধিতা করে বড় হতে চেয়েছি আমি নেতা হওয়ার জন্য নব মুসলিমদেরকে ধরে ধরে মারতাম নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম একটু বড় হওয়ার জন্য নেতা হওয়ার জন্য পয়সাওয়ালা হওয়ার জন্য খ্যাতি লাভ করার জন্য আমি নবীজির অনেক বিরোধিতা করেছি মুসলমানদের অনেক বিরোধিতা করেছি কোরআনে মাজিদের অনেক বিরোধিতা করেছি হজরত আবু বকরের বিরোধিতা করেছি হজরতে বেলালের বিরোধিতা করেছি আমি রাসুলের বিরোধিতা করেছি কিন্তু আমি ওমর কখনো সম্মানিত হতে পারি নাই মানুষ আমাকে অত্যাচারী হিসেবে চিনেছে মানুষ আমাকে জালেম হিসেবে চিনেছে আমি যখন থেকে আমার নবীর হাতে হাত রেখে কালিমাই তাইবা পড়েছিলাম ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমি কালিমাই তৈবা পড়ার সাথে সাথে যখন আমি কোরআনে হাত দিলাম যখন সিনার সাথে কোরআনটা লাগালাম আমার রসুলকে মহাব্বত করা শুরু করলাম তখন থেকে আমি ওমরের সম্মান দুনিয়া এবং আল্লাহর কাছে পরকালে বহু গুণে বাড়ে গিয়েছে আল্লাহ وعلى آل سيدنا مولانا মুহাম্মদ রসুলকে আমাদেরকে মোহাব্বত করতে হবে কিনা রসুলকে মোহাব্বত করলে লাভ না ক্ষতি রাসুলকে ভালোবাসলে লাভ না ক্ষতি অনেক লাভ রাসুলকে মোহাব্বত করার মধ্যে কোনো ক্ষতি নাই লাভেই লাভ রাসুলকে মোহাব্বত করলে আমাদের মুখ দিয়ে দরুদ বের হবে মাথার মধ্যে টুপি বের হবে মুখের মধ্যে দাড়ি বের হবে মানুষ আস্তে আস্তে শান্ত হয়ে যাবে কোমল হয়ে যাবে মানুষ বুঝতে পারবে আমার একটা পরকাল আছে আমার একটা কবর আছে আমার পরকালের হিসাব নিকাশ আছে এগুলো সব কিছু সৃষ্টি হয় আমার রাসুলকে মোহাব্বত করার পরে নবীজি আমার বলেন হজরত আলী রদিয়াল্লাহ তালানহু আমার নবীজি থেকে হাদিস বর্ণনা করেন হজরত আলী বলেন আমার রাসুল আমাকে প্রাইভেটভাবে বললেন আলী শোনো আল্লাহ রব্বুল আলমিন আমারকে এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন এমন কিছু গুণ দান করেছেন সেগুলো আমার পূর্বে আল্লাহ রব্বুল আলমিন কোন নবীকে দান করে নাই এক নম্বর হল রাসুল বললেন অতি তো মালাম আহাদুম মিনাল আম্বিয়াই فقلنا يا رسول الله قال نصرت بالرعب রাসুল আমার বলেন আমি যখন মক্ষার ভিতরে কালিমের দাওয়াত নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যেতাম আমার পিছনে আবু জাহেল ওব্বা সাহেবা মক্কার কাফেরা আমার পিছনে ষড়যন্ত্র করত আমাকে মারার পরিকল্পনা করত আমাকে পাথর মারার জন্য পরিকল্পনা করতো আমাকে জানে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করত কিন্তু আমি রাসুল একা ছিলাম আমার সাথে আমার আল্লাহ ছিল যখন তারা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করত আল্লাহ রব্বুল আলমিন তাদের দিলের ভিতরে একটা ভয় সৃষ্টি করে দিত যার কারণে আল্লাহ আমাদেরকে আমাকে হেফাজত করে ফেলেছেন চিৎকার দিয়ে বলুন রাসুল বলেন নসিরিতুবির রবি আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে আমাকে অনেক ষড়যন্ত্রের জালে আটকানোর চেষ্টা করা হয়েছে কিন্তু নসিরিতুবির রবি যখনই তারা ষড়যন্ত্রের জাল বুনেছে আল্লাহ রব্বুর আলমিন তাদের দিলের ভিতরে এমন একটা ভয় সৃষ্টি করে দিয়েছে আল্লাহ পাহাক আমাকে কুদরতিভাবে হেফাজত করে ফেলেছেন আওয়াজ দিয়ে বলুন না সোবাহান হো হামারে হো হামারে দিল রোশন খুজায়ে যায়ে হামারে दिल रोशन चेहरे हो हमारे नूरानी हो जाए हमारे दिल रोशन चेहरे हो हमारे नूरानी या रसूल अल्लाह চোদ্দশো বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি মক্কা মদিনা থেকে হাজার মাইল দূরে আপনাকে দেখি নাই আপনাকে অন্তর দিয়ে মহাব্বত করেছি ভালোবেসেছি ইয়ার আপনি সর্বপ্রথম আপনার নূর দিয়ে আমাদের চেহারাকে আপনি নৌরানিত করে দেন মানুষ যাতে আমাদের চেহারা দেখে বুঝতে পারে আমরা আপনার আসে আমরা আপনার প্রেমিক আমরা আপনাকে ভালোবাসি এই কথা যেন আমাদের চেহারাই বলে দেন চিৎকার দিয়ে বলুন সুবাহ আল্লাহ কবি বলেন হুজায় আমার দিলে রোশন এক নম্বর আমাদের কলমের ভিতরে আপনার মহাব্বতের ফয়েস আসার কারণে আমাদের দিলটাকে যেন আলোকিত করে দেয় আল্লাহ পাক এরপর আমাদের চেহারা যেন আলোকিত হয়ে যায় চেহারে হো হামারে নুরানি উস নোরে কে সিনে কে জলওয়া উস নোর কে সিনে কে जलवा जब सीना बसीना आ जाए जब सीना बसीना आ जाए या रसूल अल्लाह আপনার দিলের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যেই নূর দান করেছেন ওই নূর কোথায় আছে আমরা তো জানি না ইয়া রসুল্লাহ ওই নূর কোথায় আছে আমাদেরকে সন্ধান দিয়ে দেন আমরা ওই নূরের জন্য আমরা পাগল হয়ে গেছি ইয়া রসুল আল্লাহর দেওয়া সেই নূর আমাদের সিনার মধ্যে সিনা বসিনা দান করে দেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ পূজায় হামারে দিলে রোশন চেহরে হো হামারে নোরা নূরানি उस नूर के सीने के जलवा जब सीना बसीना आ जाए আমার রসুল বলেন আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করে আমাকে কিছুই করতে পারে নাই আমি ছিলাম একা নসির তবির রবে অন্তরের ভয় দিয়ে আল্লাহ পাক আমাকে সাহায্য করেছেন আওয়াজ দিয়ে বলুন না সোহান আলমিন আজকের মিলাদুল্নবী মাহফিল থেকে আপনার কাছে প্রার্থনা করি আমরা তো নবীর আশেখ আমরা নবীকে মহাব্বত করি নবীর সুন্নত মতে চলি মাথায় টুপি দিয়েছি মুখে দাঁড়িয়ে রেখেছি আমরা পাঁচ ভক্ত নামাজ মসজিদে পড়ার চেষ্টা করি তাহার যোগ পড়ে আপনার সানে দরুদ পড়ে ইয়া আল্লাহ আমাদের ডানে মামে দুশ্মন রয়েছে আল্লাহ তুমি আমাদের দুশ্মন থেকে আমাদেরকে আপনার রসুলকে যেভাবে হেফাজত করেছেন আমরা উম্মত হিসাবে আপনি আমাদেরকেও হেফাজত করুন জোরে বলুন আমি আমার রাসুল বলেন ও আমাকে জমিনের সমস্ত সাবির খুঁজি না সমস্ত যত সাবি আছে জমিনের ভিতরে জমিনের ভিতরে মানুষ ক্ষমতার জন্য পাগল টাকার জন্য পাগল দ্বন্দ্বের জন্য পাগল মানুষ দিনদার হওয়ার জন্য পাগল এই পৃথিবীতে মানুষের যত লোভনীয় বিষয় আছে সব বিষয়ের সাবি আল্লাহ পাক আমার হাতে দান করেছেন আওয়াজ দিয়ে বলুন না সোবাহান মাফাতি হাল এই জন্য উমর বলেছেন নবীকে বাদ দিয়ে যতই সম্মানিত হওয়ার চেষ্টা করেছে সম্মানিত হতে পারি নাই রাসুলকে মোহাব্বত করার পর থেকে ওমর পৃথিবীতে সম্মানিত হয়ে গেছেন না আমার রাসুল বলেন উম্মতেরা শুনে রেখো এই নবীর উম্মত হতে পেরেছে শুক্রিয়া দায়ী করো মনটা খারাপ করো না ওয়াসুমি তো আহমদ আল্লাহ পাক আমার নাম দেখেছেন আহমদ মোহাম্মদ আমাকে যেই নাম দান করা হয়েছে আমার পূর্বে কোনো মানুষকে এই নামে কোনো মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাই নাই সর্বপ্রথম পৃথিবীর শ্রেষ্ঠ নাম মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ হল প্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত আহমদ শব্দের অর্থ হলো আমি প্রশংসা করি আমি আল্লাহর প্রশংসা করি আহমদ মোহাম্মদ প্রশংসিত এত সুন্দর নাম পৃথিবীতে আল্লাহ পাক কাউকে দান করে নাই একমাত্র আমাকে মহাব্বত করে এত সুন্দর নাম আমাকে দান করেছেন জোরে বলুন না আল্লাহ মোহাম্মদ নামটি মোহাম্মদ নামটি যতই জপি ততই মধুর লাগে এই নামেতে এত মধু কে জানিত আগে মোহাম্মদ নামটি যতই জপি ততই মধুর লাগে এই নামেতে এত মধু কে জানিত আগে আমার রাসুল বলেন এত সুন্দর নাম আল্লাহ পাক আমাকে দান করেছেন আওয়াজ দিয়ে বলুন না সুবাহ আমার রাসুলের নাম কি প্রশংসিত সুতরাং নবীন নামে যদি কেউ গালি দেয় তাহলে ওই গালিটা আমার নবীর উপর পড়বে না আল্লাহ তালা নামের ভিতরে একটা আমার নবীজিকে ঘেরাও করে দিয়েছে চতুর্পাশে প্রাচীর করে দিয়েছে মোহাম্মদ প্রশংসিত সুতরাং প্রশংসিত কখনো খারাপ হতে পারে না আমার নবীর নামে যদি কেউ গালি দেয় সুতরাং যে গালি দেয় তার গায়ে গিয়ে পড়বে আমার নবীর গালি আমার নবীর ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই আল্লাহ পাক সেই নাম আমার নবীর জন্য লোকে দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন না সোবাহান আল্লাহ রসুল আমার বলেন আল্লাহ রব্বুল এই পৃথিবীর সমস্ত মাটিকে আমার জন্য পবিত্র করে দিয়েছেন অবস্থায় বলুন সুবাহ পাঁচ নম্বর হলো আল্লাহ রব্বুল বাবা আদম থেকে শুরু করে কেমন পর্যন্ত যত উম্মতগত হয়ে গেছে সকল উম্মতের ভিতরে আমার উম্মতকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন আওয়াজ দিয়ে বলুন না সোবাহান এর সুসংবাদ আমাদের জন্য আর কি হতে পারে জোরে বলুন না লহ একবার আল্লাহ রব্বুল আলমিন সুরাই হজের আটাত্তর নম্বর আয়াত বলেন আল্লাপাক বলেন আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নির্বাচিত করেছেন পছন্দ করেছেন পৃথিবীর ভিতরে আল্লাহ চাইলে তোমাদেরকে হজরত নূহ আলাই ইসলামের উম্মত বানাতে পারতেন ঠিক কিনা আমাদেরকে নূহ আলাই ইসলামের উম্মত বানাতে পারতেন আমাদেরকে হজরতে মৌসা ও সালাতামের উম্মত বানাতে পারতেন আমাদেরকে হজরত ঈসা আলহি সালাতামের উম্মত বানাতে পারতেন আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মহাব্বত করে আমাদেরকে পরে পাঠিয়ে আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়ে আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন আওয়াজ দিয়ে বলুন না সুবাহ আল্লাহ বলেন হুয়া জেতাবাকুম আমি তোমাদেরকে নির্বাচিত করেছি তোমাদেরকে আমি পছন্দ করেছি ওমা জালা সুতরাং তোমাদের দিনের ভিতরে ইসলামের ভিতরে আমি তোমাদের জন্য কোনো সংকীর্ণতা রাখি নাই তোমাদেরকে যে বিধিবিধান দান করেছি সেখানে আমি কোনো সংকীর্ণ বিধান তোমাদেরকে দান করি নাই অবস্থায় বলুন সোহান হজরতে ইবিনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের ভিতরে সাত করেন ইবিনে মাসুদ বলেন কানাত বানু ইসরাঈলা ইযা আসাবা আহাদুহুম যামবান أصبح مكتوبا على بابه ذلك الذنب وكفارته ছোটরা তোমরা পিছনে যাও পিছনে যাও ছোটরা পিছনে যাও পিছনে বসো যাও পিছনে বসো দুষ্টামি করবে না ঠিক আছে হজরত ইবিনে মাসুদ বলেন বানে ইসরাইল বানে ইসরাইল এমন একটা উন্মত জাতি যখন তারা কোনো পাপ করত গোনা করত যখন কোনো পাপ করে ফেলত ওই পাপ করার পরে তারা কিন্তু পাপটা করেছে অনেক গোপনে গোপনে কেউ না দেখে মতো ওই পাপটা করার পরে তাদের গড়ের দরজার উপরে গড়ের বাহিরে দরজার উপরে ওইটা সঙ্গে সঙ্গে লেখা উঠে যেত সেখানে লেখা উঠে যেত এই গড়ের অমুক বাসিন্দার নাম সহ সে গতকাল এই অপরাধ করেছে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে এই গুনার জন্য তাকে এই কাপ্পারা দিতে হবে তার কাপ্পারা সহ তার দরজার উপরে লেখা উঠে যেত জোরে বলুন না আমরা জীবনে কত পাপ করেছি কত অন্যায় করেছি কত গুণা করেছি আমরা নবীর উম্মত হিসাবে আমার নবীজির ওসিলাই আল্লাহ পাক আমাদেরকে লাঞ্ছিত করে নাই আমাদের পাপকে আল্লাহ পাক গোপন করে রেখেছে আল্লাহ পাক আমাদের পাপকে মানুষের কাছে প্রকাশ করে নাই দরজার মধ্যে মেসেজ দিয়ে দেয় নাই আমাদের মোবাইলে ফেসবুকে ভাইরাল করে দেয় নাই আল্লাহ পাক মানুষের অন্তরে জানিয়ে দেয় নাই আমাদের গুণাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন আমার নবীজির উসিলাই আমাদের গুণাগুলোকে আল্লাহ পা গোপন করে রেখেছেন জোরে বলুন সবার আল্লাহ শুধু তাই নয় আমার রসুল বলেন উন্মতেরা শোনো তোমরা তো আমার উন্মত তোমরা কতই ভাগ্যবান জীবনে কত পাপ করেছ সারা জীবন গুণা করেছ সগিরা গুণা করেছ কবিরা গুণা করেছ শুধু একবার আমার আল্লাহর কাছে চোখের পানি পেলে একবার তৌবা করবে আমার আল্লাহ রব্বুল আলমীর সাথে সাথে আমি নবীর ওসিলাই তোমাদেরকে বেগুনা মাসুম বাচ্চার মতো তোমাদেরকে মাসুম বানাইয়া দিবেন যদি বলুন সুবাহান আমার রাসুল বলেন আত্মা ইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা আমার যে উম্মত আল্লাহর দরবারে একবার তবা করবে সে বেগুনা মাসুম হয়ে যায় যদি বলুন সুবাহান এই জন্য কবি আল্লাহর কাছে দোয়া করতেছে ইলাহি গর কেদরে আয়ে তুমি দানি ও হাসতি আল্লাহ জীবনে কত গুণা করেছি হাজারবার বা করে বা ভঙ্গ করেছি আমার রাসুল বলেন কোনো অসুবিধা নাই আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন লা তাকানাতু মিল রহমাতিল্লাহ আপনার উম্মতকে আপনি বলায় দেন আমার রহমত থেকে নৈরাশ না হতে যত হাজার বার আমার সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে যখনই যখনই তওবা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য তওবার দরজা খোলা রেখেছি জোরে সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলমিন আমার নবীজিকে আমার নবীর উম্মতকে মর্যাদা দান করেছেন এভাবে বনে ইসরায়েলের লোকেরা তারা যখন রোজা রাখত তাদের উপর যখন রোজা ফরজ হত তারা যখন রোজা রাখত আমরা তো রোজা রাখি তিনটা জিনিস করি না আল এমসাক আনি তামি ওয়াসারামি ওল মুজামা আমরা রোজা রাখি তিনটা কাজ করি না আমরা কোনো খাবার খাই না আমরা পানি পান করি না স্ত্রী সহবাস আমরা করি না কিন্তু আগের উম্মতেরা যখন রোজা রাখত তারা পানি বন্ধ খাবার বন্ধ স্ত্রী সহবাস বন্ধ তারা সারাদিন তাদের কথাবার্তা পর্যন্ত বন্ধ ছিল এই উম্মতকে আল্লাপাক রোজা ফরজ করেছেন আমরা শুধু তিনটা কাজ করি না আমরা ব্যবসা করতে পারি বিজনেস করতে পারি মনের সুখ দুঃখ অপরকে বলতে পারি আল্লাহবাক আমাদের মুখের কথাকে বন্ধ করে আমাদেরকে রমজানে বোবা বানিয়ে দেয় নাই জুড়ে বলুন সোবাহ হজরত ইবিনে মাসুদ বলেন এভাবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতের উপর দয়া করেছেন আমার নবী বলেন লাকদ আল্লাহ পাক এই উম্মতের জন্য সহজকে সহজকে আল্লাহ পাক চান আল্লাহ পাক এই উম্মতের সহজ চান কোনো কঠিন কিছু চান না এই উম্মতের জন্য কঠিন কিছু বিধান দিয়ে দিলে আমার রসুল কষ্ট পাবে আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন সৌরাই বাকারার একশত পঁচাশি নম্বর আয়াতে বলেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা আল্লাহ তোমাদের সহজ চান আল্লাহ তোমাদের কঠিন কঠিন বিধান চান না আওয়াজ দিয়ে বলুন না সোহান হযরত বলেন ইজা আল বাউলা ইসরায়েলের কোনো মানুষের কাপড়ে যদি নাপাক লাগতো ওই কাপড়টা যতই সুন্দর হোক যতই দামি হোক ওই কাপড়ের মধ্যে নাফাক লাগলে ওই নাফাক কাপড় যেখানে নাফাক লেগেছে ওই টুকরাটা ওই অংশটা যতক্ষণ কেসি দিয়ে কাটবে না ততক্ষণ পর্যন্ত ওই কাপড় পবিত্র হতো না আল্লাপাক এই উম্মতকে বলে দিলেন নবীর ওসিলাইন উম্মতকে বলে দিলেন তোমাদের শুধু কোনো কাপড়ে যদি নাফাক লাগে তোমরা সুন্দর করে তিনবার ধুয়ে ফেলবা তোমাদের সুন্দর কাপড় কাটতে হবে না তোমাদের কাপড়ের সৌন্দর্যতা আমি আল্লাহ রব্বুল আলমিন দান করলাম তোমরা তিনবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেললে আমি আল্লাহ তোমাদের সেই নাবাক কাপড় পবিত্র করে দিলাম আওয়াজ দিয়ে বলুন না সুবাহান অনুরূপভাবে বাণী মেয়েরাম মেয়েরা যখন তাদের ঋতুস্রাপ হতো ওই ঋতুস্রাব মহিলারা রান্না বান্না করতে পারত না কারো সাথে কথা বলতে পারত না তারা একটা রুমের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হতো আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর উসিলায় শুধু পুরুষরা রহমতের বাগে হয় নাই আল্লাহ পাক ঋতুস্রাব মহিলাদেরকে আল্লাহ পাক অনুমতি দিয়েছে তোমাদের ঋতুস্রাব অবস্থায় তোমরা খানা খাবার দাবার রান্না করতে পারবে স্বামীর সাথে মহাব্বত বিনিময় করতে পারবে ছেলে সন্তান পরিচর্যা করতে পারবে তোমরা স্বামীর সাথে একসাথে এক বিছানা ঘুমাতে পারবে কিন্তু তোমরা সহবাস মিলন করবে না এই মিলন ছাড়া তোমরা সব কিছু করতে পারবে আওয়াজ দিয়ে বলুন না সুবাহান এই উন্মতের উপরে আল্লাপাক আরও আরো কত দয়া করেছেন এগুলা যদি আমি বলি এগুলা শেষ হবে না এই জন্য আমরা এমন নবীর সিলাই এমন ফেসিলিটি আমরা লাভ করেছি সুযোগ লাভ করেছি এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ গো তুমি আমাদেরকে দয়া করে মদিনা শরীফ একটু নিয়ে যাইও আমার নবীর রাউজায় পাকের সেই জালি আমার নবীর রাউজার জালি আমাদেরকে দেখবার তো অভিজ্ঞান করিও আওয়াজ দিয়ে বলো না আমি হুসামেনে হুসামেনে রাউজে কে জালি হুসামনে রাউজে কে জালি ও দিন او مہینے آ جائے ہو سامنے روزے کے جالی او دن او مہینے آ جائے اجئے ہمر আমার নবীর জিয়ারতের আশা রাখতে পারি আল্লাহর কাছে দোয়া করি আপনি দেখবেন আমার নবীর রল পাক আপনার চোখের সামনে চলে এসেছে আপনার মদিনা শরীফ যাবার দিন আর মাস দিন তারিখ ঠিক হয়ে গেছে আওয়াজ দিয়ে বলুন না সোহান আল্লাহ ও সামনে রৌসে কে জালি ও দিন ও মাহিনে আ যায় আমার নবীর রাউজায় পাকে গিয়ে যদি আমার নবীকে যদি উম্মত যদি অন্তরে মহাব্বত নিয়ে যদি ডাক দেয় আসসালাম আলাইকা ইয়ার সোল্লা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ করে যদি ডাক দেয় আমার নবী রাউজে পাক থেকে উম্মতের সালামের জবাব দেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ হুসামনে রাউজে কে জালি ও দিন ও মহিনে আজায়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা গুনার কারণে গুনাগার মতের খাওয়ার কারণে যদি আপনার নবীর রওজায় পাক যদি যেতেও না পারে আমাদের তো একটা হৃদয় আছে কলম আছে এই কলম অনেক বড় প্রশস্ত আমরা যদি কল্পনা করি এখান থেকে আমরা আমেরিকা দেখতে পাই ঠিক কিনা আপনি যদি আমেরিকার কথা চিন্তা করেন আমাদের অন্তরে আমেরিকা চলে আসে আপনি যদি আপনার বাড়ির কথা চিন্তা করেন কলাবের ভিতরে আপনার বাড়ি চলে আসে আপনার মা বাবা কত আগে মারা গিয়েছে মা বাবার কথা মনে পড়লে মা বাবার ছবিটা অন্তরের ভিতরে বেসে আসে ইয়া আল্লাহ আমরা যেই নবীর জন্য পাগল হয়ে গেছি যে নবীকে মহাব্বত করে ওই নবীকে আপনি আমাদের কলবের ভিতরে জায়গা করে দেন আমরা যেন কলব দিয়ে নবী ছাড়া আর কিছু না দেখি আওয়াজ দিয়ে বলুন না সুবাহ আল্লাহ یا مدینے جا پہنچے یا مدینے جا پہنچے یا دل میں مدینے آ جائے یا قلب مدینے جا پہنچے یا دل میں مدینے آ جائے আমার রাসুল বলেন উন্মতেরা শোন আমি কত বড় দয়াল নবী রহমতুল্লিল আলমী তোমরা কেমন নবী পেয়েছ শুনে রেখো আল্লাহ পাক তোমাদের উপরে পাঁচ বক্ত নামাজ খরচ করেছেন কয় বক্ত পাঁচ বক্ত নামাজ খরচ করেছেন তোমরা পাঁচ বক্ত নামাজ কখনো ছাড়বে না পাঁচ বক্ত নামাজ তোমরা অবশ্য উৎসাহ করবে আমার রাসুল বলে দিলেন তুমি যদি কোনো মরুভূমিতে মুসাফির হয়ে যাও তুমি মরুভূমিতে মুসাফির হয়ে গিয়েছ তোমার ডানে বামে কোন মসজিদ নাই তোমার পাশে কোন পানি নাই তুমি দুটো মরুভূমির একজন মুসাফির আমার উম্মত যদি নামাজের টান যদি হয়ে যায় তোমাকে সেখানে মসজিদ খুঁজতে হবে না তোমাকে সেখানে পানি খোঁজা লাগবে না যেখানে তুমি আছো সেখানে তোমার সামনে যে মাটি দেখা যায় ওই মাটি আল্লাহ পাক আমার উন্মতের জন্য পবিত্র করে দিয়েছেন ওই মাটির মধ্যে তুমি তায়াম্মুম করবে এবং ওই মাটির মধ্যে তুমি দাঁড়াইয়া যাবা আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়াইয়া যাবা আল্লাহ পাক তোমার নামাজকে কবুল করে ফেলেছেন জোরে বলুন না সোবাহান আমার উন্মত যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারে পানি না পেলে তায়াম্মুম করবে মসজিদ না পেলে কানে দাঁড়ায়া যাবে পূর্ব পশ্চিম যদি চিনতে না পারে দিল যেদিকে সাক্ষী দেয় ওদিকে যদি দাঁড়ায়া নামাজ যদি আদায় করে কবুল করবেন কে নবী আমার বলেন যদি বসে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে না পারো বসে বসে পড়ো কবুল করবেন কে আল্লাহ যদি বসে পড়তে না পারো শুয়ে শুয়ে নামাজ পড়বে কবুল করবেন কে আল্লাহ বিমানের সিটে বসে নামাজ পড়লে কবুল করবেন আল্লাহ আপনি গোড়ার পিঠে বসে নামাজ পড়লে কবুল করবেন আল্লাহ গাড়িতে বসে বসে যদি নফল নামাজ পড়েন কবুল করবেন কেলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর সরকারে বোলায় সরকারে বোলায় হম যায় सरकार बुलाए हम जाए फिर अपना नसीब खुल जाए सरकार बुलाए हम जाए फिर अपना নসিব খুল যায় যদি আমার নবী মদিনা থেকে তোমাকে যদি বাংলাদেশ থেকে যদি ডাক দেয় উম্মত আর কতদিন চোখের পানি পলে কানবা আমি রাসুল তোমাকে ডাক দিয়েছি এবার আমাকে দেখার জন্য আমার মদিনা দেখার জন্য আমার সাক্ষাতে মদিনা শরীফে চলে আসো এমন একটা যদি ডাক চলে আসে তাহলে কবি বলেন তোমার নসিব সেই দিন খুলে যাবে সরকার বোলায় হাম যায় সরকার বোলা جائے پھر اپنا نصیب کھل جائے جو کو جائے عقیدت کی نظر جب سامنے روزہ آ جائے جو کو جائے عقیدت کی نظر جب سامنے روزہ آ جائے আল্লাহ পাক আমাদের সকলকে আমার নবীর রাউজায় পাকে যাওয়ার সকলকে তৌফিক দান করে দিন সাবুল আমি আমার রাসুল বলেন উম্মতের শোনে রেখো আমার উন্মত হতে পেরেছে তোমরা কত মহাসৌভাগ্যবান তোমরা কে জানো আমার উন্মত হয়ে যদি কোনো তোমাদের কোনো ভুল হয়ে যায় তোমাদের যদি কোনো ভুল হয়ে যায় ভুল করে যদি কোনো অন্যায় করে ফেলো এই অন্যায়ের কারণে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেবেন অবস্থায় বলুন সুবাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন নিজে সুরে এ বাকার দুই শত ছিয়াশি নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক আমার নবীর উম্মতকে দোয়া শিখিয়ে দিয়েছেন উম্মতের এই দোয়াটা তোমরা পড়ো আল্লাহ পাক বলেন রব্বানা হে আমার প্রভু লা হে প্রভু যদি আমরা কোনো ভুল করি আমাদের যদি কোনো ভুল হয়ে যায় আপনি ওই ভুল ভুল করার কারণে ওই ভুলের জন্য আপনি আমাদেরকে অপরাধী বানাবেন না অপরাধী করবেন না আওয়াজ দিয়ে বলুন না সোবাহান আল্লাহ রব্বুল আলমিন নিজেই এই বান্দাকে নবীর উম্মতকে দোয়া শিখিয়ে দিয়ে দিয়ে দিয়েছেন আমার আজাব থেকে আমার বিচার থেকে তোমরা বাঁচার জন্য আমার কাছে দোয়া করো তোমাদের ভুলগুলো আমি ক্ষমা করে দিব রব্বানা লা তুআখিযিনা ইন নাসিনা আও আখতানা আল্লাহ পাক আর দোয়া শিখিয়ে দিলেন রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা প্রভু আমার আপনি আমাদের পূর্বের উম্মতদেরকে যে সমস্ত কঠিন কঠিন বিধান তাদেরকে দিয়ে কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন আপনি আমাদেরকে এরকম কঠিন কোনো বিধান আমাদেরকে দান করবেন না ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিন দোয়া শেখালেন রব্বানা ওয়ালা বিহি আল্লাহ বলেন আমার বান্দাবান্দিরা তোমরা আমার পেয়ার নবীর উম্মত হয়েছ আমার কাছে প্রার্থনা করো আপনি আমাদেরকে আমাদের কষ্টের বাহিরে আমাদের সাধ্যের বাহিরে আপনি আমাদেরকে কোনো বিধান নাজিল করবেন না আপনি আমাদেরকে কষ্টের বাইরে আমরা যেটা পালন করতে পারবো না ওই কষ্ট আপনি আমাদেরকে দিয়েন না আমরা যখন বৃদ্ধ হয়ে যাব আমরা যখন টাকা উপার্জন করতে পারবো না আপনি আমাদেরকে ছেলে মেয়েদেরকে বড় করে দিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনি এরকম আমরা যে চাকরি করতে পারবো না ওই চাকরি আমাদের উপর আপনি উঠাইয়া দেবেন না রব্বানা ওয়ালা তো না মালা না বিহে আল্লাহ আরো বলেন ওয়াফ আন্না আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ওগফির লানা আমাদের গুণাকে আপনি মাফ করে দেন ওয়ারহামনা আমাদের প্রতি আপনি দয়া করুন আন্তা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরি আন্তা মাওলানা আপনি আমাদের মাওলা আপনি আমাদের প্রভু আপনি আমাদের সৃষ্টিকর্তান তা পান পানসরোনা আপনি আমাদেরকে সাহায্য করুন নসরত দান করুন বিজয় দান করুন আলাল কমিল কাফিরিন এই দুনিয়ার কাফেরেরা আমার নবীর উপর নির্যাতন করেছিল ঠিক কিনা তায়েবের মাঠে আমার নবীকে রক্তাক্ত করেছে মক্কার জমিনে আমার নবী যখন সিজদায় যেত আমার নবীর পিঠের উপরে উটের নারী ভরে উঠাইয়া দিত আমার নবীর চলার পথে খাটা দিত আমার নবীর পিছনে বাচ্চাদেরকে পাগল পাগল বলে পাগল পাগল পাথর মারো পাথর মারো আমার নবীর পিছনে বাচ্চাদেরকে লেলিয়ে দিত মক্কার কাফেরেরা মূর্তি পূজারীরা আমার নবীকে কষ্ট দিয়েছে সাহবাহামকে কষ্ট দিয়েছে যুগে যুগে মুসলমানদের উপর আক্রমণ করেছে আপনারা জানেন ভারতের ত্রিপুরাই এই কয়েকটা দিনের ভিতরে শত শত মসজিদে আগুন দিয়েছে শত শত কোরআনকে ফুরিয়ে ফেলেছে আমার মমিন ভাই বোনদেরকে যেখানে পায় সেখানে মারধর করতেছে ঠিক কিনা বলুন এই জন্য আল্লাহ পাক বলেন আমার বান্দাবাদীরা তোমরা তো আমার নবীর উম্মত তোমরা বেশি বেশি আমার কাছে দোয়া করো যদি দোয়া করো তাহলে আমি তোমাদেরকে বলবো না তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। যখন তুমি আমার কথা চিন্তা করবে আমি আল্লাহ তোমার কথা চিন্তা করব। যখন তুমি কাফের থেকে আমার কাছে দোয়া প্রার্থনা করবে ফালসুর না কাফেরিন আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আপনাদেরকে আমার নবীর রেখে আমি কাফেরের অত্যাচার থেকে কাফের জুলুম থেকে আমি হেফাজত করে দিব আওয়াজ দিয়ে বলুন সোহান বাইর আমার বন্ধুর আমার আমরা এই নবীর উম্মত হিসাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকল গাইডলাইন করেছে সঠিক পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে কোরআনের মাধ্যমে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে আমাদের বিধানকে হালকা করে দিয়েছে আমাদেরকে সমস্ত উন্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে জোর বলুন সুতরাং আমরা পৃথিবীতে মাল দৌলত চাই না গাড়ি বাড়ি চাই না আমরা পৃথিবীর রাজত্ব চাই না আমরা শুধু মদিনাওয়ালা নবীকে চাই ঠিক কিনা বলুন হে হাস মালে দৌল দৌলত হে হা মালে दौलत ना मुझे अब खाश দুনিয়া হে বাকি আমরা গাড়ি বাড়ি চাই না ক্ষমতা চাই না বিল্ডিং চাই না আমরা পাঁচতলা দশতলা বিল্ডিং চাই না শুধু আমরা চাই বস সামনে মেরি নজরে কো সুলতান মদিনা আ যায় হে মালে দৌলত না نہ مجھے اب দুনিয়া হে বাকি আমরা টাকা পয়সা চাই না আমরা বিল্ডিং চাই না প্রধানমন্ত্রী হতে চাই না চেয়ারম্যান হতে চাই না কমিশনার হতে চাই না আমরা নবীর গোলাম হতে চাই নবীর আশিক হতে চাই আমরা নবীর প্রেমিক হতে চাই নবীকে একবার দেখতে চাই ঠিক কিনা বলুন বছর سامنے میری نظر کو بس سامنے میری نظر کھو سلطان مدینہ آ جائے بس سلطان مدینہ آ جائے زمین و زماں تیرے لیے اے زمین و زماں تیرے لیے مکین و مکھا تیرے لیے اس جسم میں رو تیرے لیے یہ حیات زندگی تیرے لیے یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ আমার রাসুল বলেন আমি যখন আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করতাম আল্লাহর সাথে কথা বিনিময় হওয়ার সুযোগ পেতাম আমি সাথে সাথে আমি এই পৃথিবীতে আল্লাহর কাছে চাইতাম না আল্লাহ তুমি আমার একটা বাড়ি দিও চেয়েছেন আল্লাহ আল্লাহর কাছে আমার নবী একটা বাড়ি চাই নাই আমাকে একটা বুলেট প্রুফ গাড়ি দিও সেটা আমার নবী চাই নাই আমার নবী নিজের জানের নিরাপত্তার কথা চিন্তা করে নাই নিজের আহলে বাইতের কথা চিন্তা করে নাই আমার রাসুল বলেন যখন আমি আল্লাহর সাথে কথা বলার সুযোগ হতো আমি আমার উন্মতের জন্য কিছু না কিছু চেয়ে নিতাম জোরে বলুন সুবাহ আমার রাসুল বলেন আমি একদিন আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলাম কয়টা তিনটা জিনিস চাইলাম সাল তো আল্লাহর কাছে আমি চাইলাম সালাসান তিনটা চাইলাম আতনিস না তাই দুটি আমাকে দান করা হলো অমানানি ওয়াহিদাতান একটা আমার উন্মতকে দান করে নাই আমার উন্মতের কল্যাণের জন্য জোর বলুন আল্লাহ আমার রাসুল বলেন সাল তো আমি প্রভুর কাছে প্রশ্ন করলাম আল্লাহ ইহুলিকা উম্মাতি বিছানাতিন আল্লাহ গো আমার নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহ গো আমার উম্মতের আপনি দুর্ভিক্ষ দিয়ে মারবেন না আমার কাছে আমার সাথে ওয়াদা করুন আমার উম্মতের দুর্ভিক্ষ দিয়ে মারবেন না আমার উম্মতের না খাওয়াইয়া মারবেন না আমার উন্মতের উপাস দিয়ে পেটের ক্ষুদার জ্বালা দিয়ে মারবেন না আমার উন্মত ক্ষুদার জ্বালা সইতে পারবে না আমার উন্মতের আপনি কোনোদিন কসালি দুর্ভিক্ষ আপনি কখনো দান করবেন না আমার আল্লাহ বলে দিলেন আমার হাবিব আমি আপনার দোয়া কবুল করলাম দরখাস্ত মঞ্জুর করলাম আপনার উন্মতকে আমি কোনোদিন দুর্ভিক্ষ দিয়ে আমি অনাহারে অর্ধহারে পেদের পেটের মধ্যে ক্ষুধার জ্বালা দিয়ে আমি কোনোদিন আপনার উম্মতকে আমি কোনোদিন মারব না দুই নম্বর হল আল্লাহ গো আমরা জানি শুনেছি আপনি নু ইসলামের উম্মত পাপ করেছে অন্যায় করেছে আপনি তাদেরকে পানির মধ্যে ডুবাইয়া মেরে ফেলেছেন আপনি কৌমে সামুদ কৌমে আত কৌমে লুতকে আপনি বড় বড় আজাব দিয়ে ধ্বংস করেছেন আমার উম্মত গুণা করবে পাপ করবে আমার উম্মত ইবলিসের ষড়যন্ত্রের শিকার হবে কিন্তু আপনি আমার উম্মতকে আগুনে ফুরাই দিয়া আপনি আগুন দিয়া জ্বালিয়ে মারতে পারবেন না পানির মধ্যে ডুবাইয়া মারতে পারবেন না আল্লাহ রব্বুল আলমিন বলেন রে আপনার দরখাস্ত মঞ্জুর করলাম আপনার উম্মত যদি গুণা করে পাপ করে আপনার কামে কোনো কোনোদিন পানি দিয়ে ডুবাইয়া সবাইয়া মারব আল্লাহ وعلى آل سيدنا مولانا মোহাম্মদ তিন নম্বর হলাম সাল তো রব্বি আল্লাহ সাল তো রব্বি আল্লাহ ইয়াজালা বাসাহুম আপনি আমার উম্মতকে কোনো বিপদ দিবেন না আমার আল্লাহ বলেন নবী গো আমার হাবিব গো এই দরখাস্ত আপনি করবেন না যদি আপনার উন্মত যদি শুধু সুবিধার ভিতরে থাকে কোনো অসুবিধার ভিতরে না থাকে আপনার উন্মত তো আমি খালেককে বলে যাবে আপনার উন্মত আপনাকে বলে যাবেন আপনার উন্মত মিলাদ মাহফিল আর করবে না নামাজ আর পড়বে না তাহাজ পড়বে না তাদের চোখের পানি আর দেখা যাবে না আপনার এই দরখাস্ত আপনি আমি কবুল করলাম না সুতরাং আমার আপনার উন্মতের উপরে মাঝে মধ্যে মাঝে মধ্যে কিছু কিছু মুসিবত আসবে এই মুসিবত আপনার উন্মতের জন্য রহমত হয়ে আসবে চিল্লায় বলুন সুবাহান বাইর আমার বন্ধুর আমার আপনারা জানেন আমাদের ভিতরে একটা করোনা মহামারী এসেছিল ঠিক কিনা এই করোনা ভাইরাস এসেছিল করোনা মহামারী এই করোনা মহামারী এই মহামারীতে হাজার হাজার খ্রিস্টান মারা গিয়েছে হিন্দু মারা গিয়েছে এবং ইহুদি মারা গিয়েছে এবং মুসলমান মারা গিয়েছে বৌদ্ধ মারা গিয়েছে ঠিক কিনা বলো আমার নবীজি বলেন যখন এই ধরনের মহামারী আমার উন্মতের উপর আসবে আমার উন্মতের জন্য এই সমস্ত মহামারী শাহাদত লাভের জন্য পথ সুগম হয়ে যাবে আপনার উন্মত আমার নবী বলেন আমার উন্মত যখন কোনো মহামারীতে মারা যাবে তখন আমার উন্মত শাহাদতের মর্যাদা লাভ করবে জোর বলুন সুবাহান আল্লাহ কিভাবে হজরত আইসাম রাজি আল্লাহ তালানহা বলেন ইয়া রসুল আল্লাহ এটা কিভাবে কিভাবে হবে একটা আজাব কাফেরের জন্য আজাব হয়ে আসে মোমেনের জন্য রহমত হয়ে আসে কিভাবে আমার রাসুল ব্যাখ্যা করে দিলেন আমার প্রিয়তমা স্ত্রী আইসারে শুনে রেখুন সমস্ত মহামারী আমার উন্মতের জন্য রহমত কেন আমার উন্মতের কাছে যখন কোনো মহামারী আসে ক্যান্সার হয়ে যায় কঠিন রোগাক্রান্ত হয়ে যায় তখন আমার উন্মত বিছানার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করে আমি তো শেষ নবীর উন্মত আমার জন্য রাসুল আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে লক্ষ কোটি উন্মতের ভিতরে আমাকে শেষ নবীর উন্মত বানিয়ে আমাকে দগ্ন করেছেন আমি কেন ক্যান্সারে আক্রান্ত হলাম করোনা ভাইরাসে আক্রান্ত হলাম কেন আমার এত বড় বিপদ হল আমার উপর তো বিপদ আসার কথা না তখন ওই উম্ম চিন্তা করে আমি যেহেতু উম্ম তারপরেও আমার উপর বিপদ এসেছে এই উম্মত যদি কথা চিন্তা করে ধৈর্য ধারণ করে আল্লাহ তুমি আমাকে এই যে রূপ দিয়েছ বিপদ দিয়েছ মুসিবত দিয়েছ আয় আল্লাহ আমি ধৈর্য ধারণ করতেছি নিশ্চয় আমার কল্যাণে আপনি আমার উপর মুসিবত দিয়েছেন এই মুসিবতের ওসিলায় আপনি আমার জীবনের গুণাটা কমা করে দিয়েন আমার ছেলে সন্তানের গুণা কমা করে দিয়েন আমার মা বাবার গুণা কমা করে দিয়েন মৃত্যুর আগে মৃত্যুর বিছানায় আমার নবীর চেহারা মুবারক দিদার আমাকে নসিব করে দিয়েন ای سبز گنبد والے منظور دعا کرنا ای سبز گنب دے والے منظور دعا کرنا جب وقت نظا آئے دیدار آتا উম্মত যখন আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট হয়ে যায় চোখের পানে পেরে আল্লাহর হাতে স্যালেন্ডার হয়ে যায় আল্লাহ গো এই মুসিবতের কারণ আমি যদি মারাও যাই আমার কবর আজাবটা মাফ করে দেবেন আমার ফুলসিরাত সহজ করে দেবেন কেয়ামতের ময়দানে হাতে কবুর আমার নসিব করে দিবেন আমি নবীর হাতে সুপারিশ আমি পেতে চাই নবীর হাতের হাউজে এই কৌশল আমাকে নসিব করবেন আমার রসদ বলেন আমার উম্মত যখন এই ধরনের ধৈর্য ধারণ করেছে সাবিরান ফি বাইতিহি মুহতাসিবান ইয়ালামু আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু ইল্লা কানা লাহু মিসলু আজরিস শহীদি আমার ওই উম্মত মারা গেল সেই শহীদ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মোহাম্মদ আমার রাসূল বলেন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম আল্লাহ গো আমার উম্মত আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমার পরে আর কোনো নবী আসবে না আমার নবী শেষ নবী খাতমুন নবীন আনা খাতমুন নবীন লা নবিয়া বাদি আমার পরে আর কোন নবী আসবে না সুতরাং যখন আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে হাজার হাজার বছর পেরিয়ে যাবে আমার উম্মত কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে আল্লাহ আপনি আমার সমস্ত উম্মতকে পদভ্রস্ত করে দেবেন না সকলকে গুমরাহির উপরে একতাবদ্ধ করে দিবেন না তখন আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করলেন আল্লাহ পাক বলে দিলেন আপনার উন্মতের জন্য আপনি শেষ নবী কোন নবী না আসলেও প্রতি একশো বছরের মাথায় মাথায় আমি আপনার উন্মতের জন্য এক একজন মোজাদ্দিদ সমাজ সংস্কার পাঠিয়ে দিব যারা সমাজকে সংস্কার করবেন তারা হলো মুজাদ্দিদ আমি একশো বছরের মাথায় আলার আসি কুল্লি সানাতিন প্রতি একশো বছরের মাথায় মাথায় আমি এক একজন মুজাদ্দিদ আমি পাঠিয়ে দেব ওই মুজাদ্দিদ আপনার উম্মতকে সংশোধন করবে যখন তারা কোনো ভুল করবে ওই ভুলটা চোখে আঙ্গুল দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে দেখিয়ে দিবে তখন আপনার উম্মত সংশোধন হয়ে যাবে কেয়ামত পর্যন্ত আমার রাসুল বলেন লা উম্মতি আমার একটা উম্মতের দল কেয়ামত পর্যন্ত হকের উপর থাকবে তাদেরকে কেউ পদভস্ত করতে পারবে না তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করবে যারা তাদের বিরোধিতা করবে তারা ধ্বংস হয়ে যাবে আমার হয় হক উম্মতের দল কেয়ামত পর্যন্ত পৃথিবীতে বাঁচি থাকবে পৃথিবীতে বাকি থাকবে চিল্লা দিয়ে বলুন সুবাহান আমার নবী উম্মতের জন্য কত দরদি উন্মতের জন্য কত মায়াবী নবী ছিল দয়ার নবী ছিল আমার নবী সবসময় উম্মতের গুণা চিন্তা করতেন উম্মতকে নিয়ে ভাবতেন আমার নবী কখনো দাঁত দেখায় কখনো অট্ট হাসি দেয় নাই আমার নবীর জীবনে মুস্কি হাসি দিয়েছে তবাসুম করেছে অট্ট হাসি দেয় নাই আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ আপনার জীবনে আপনারা কখনো আপনাকে অট্ট দিতে দেখি নাই উল্লাস করতে দেখি নাই কেন আমার রাসুল বলেন আমার উম্মত বিপদগামী হয়ে যাবে আমার উম্মত জাহান্নামি হয়ে যাবে এই চিন্তার কারণে আমি নবী কখনো চিৎকার দিয়ে উল্লাস করতে পারি না অতি বেশি হাসাহাসি করতে পারি না কারণ আমার অন্তরে শুধুমাত্র আমার উম্মতের চিন্তা আওয়াজ দিয়ে বলুন সুবাহ উম্মতে মায়ার নবী উম্মতেরি মায়ার নবী কাঁদেন যার যার উম্মতেরি মায়ার নবী কাঁদেন যার যার মাপ করে দাও ও হে আল্লাহ উম্মত ভুনাগার মাপ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাগার উম্মতি রে মায়াই নবী কাঁদেন যারে যার মাপ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাগার নূরের নবী মারহাবা নূরের নবী মারহাবা নূরের নবী দয়ার নবী মায়ার নবী প্রাণের নবী জানের নবী মারহাবা মারহাবা মারহাবা মারহাবা নবী জিয়া মা করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাগার আমার রাসুল বলেন উম্মতরা শোনো তোমরা আমার মতো নবী রহমত দয়ার নবী পেয়ে কত সৌভাগ্যবান তোমরা যে দৈনিক পাঁচবার ইমামের পেছনে ইমামকে অনুসরণ করে নামাজ আদায় করো সারিবদ্ধ হয়ে সোজা হয়ে দাঁড়াও তোমাদের এই দাঁড়ানোটা কিসের মতো জানো আল্লাহর সামনে সমস্ত কুলকায়নাত আসমান জগতের তারা যেভাবে সারিবদ্ধ হয়ে আল্লাহর সামনে এবাদত করে আনুগত্য করে আল্লাহ রব্বুল আলমিন ওই নামাজের মধ্যে ওই কাতারকে সোজা করতে বলেছেন যাতে তোমাদের ওই সোজা কাতার সোজা সব যেন ওই রহমতের ফেরস্তাদের কাতারের সাথে মিলে যায় যখন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো তোমরা মনে করিও না তোমরা মদিনা মক্কা থেকে অনেক দূরে পাহাড়ের উপরে ছোট্ট একটা মসজিদ তোমরা দাঁড়িয়ে নামাজ পড়তেছ তোমাদের এই নামাজ সরাসরি আল্লাহর সামনে হয় তোমরা যে সেজদা করো এই সেজদা কোনো মাটির ভিতরে দাও না এই সেজদা আমার আল্লাহর আরশা আজিমের সামনে আল্লাহর কদমের সামনে তোমরা সেজদা করো আমার রাসুল বলেন উম্মতরা শোনক এই যে তোমাদের যেই নামাজ রয়েছে এই নামাজ ফেরেস্তাদের মতো জয়লাত সুফুফুনা কাসুফু ফিল মালাইকাতি তোমাদের নামাজের দাঁড়ানো ফেরাস্তাদের নামাজের মতো হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন একটা দল ফেরাস্তাকে সৃষ্টি করলেন ওই দলের ভিতরে লক্ষ কোটি ফেরাস্তা আছে আল্লাহ বলেন ফেরাস্তা জগৎ তোমরা কি আমার আনুগত্য স্বীকার করো ফেরাস্তারা বলে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আপনার আনুগত্য করতে বাধ্য আপনার আনুগত্য না করে আমাদের কোনো উপায় নাই আল্লাহ বলেন ফেরাস্তা জগৎ তোমরা দ্বিতীয় নির্দেশ না আসা পর্যন্ত দাঁড়ায় থাকবে ওই ফেরাস্তার নমাজের মতো সারিবদ্ধ হয়ে আল্লাহর দ্বিতীয় নির্দেশ না আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকে আওয়াজ দিয়ে বলুন সুবাহান এবার আল্লাহ রব্বুল আলমী আবার লক্ষ কোটি ফেরস্তা বানান আল্লাহর ফেরস্তা বানানোর জন্য মাটি লাগে না পানি লাগে না আল্লাহ শুধু কোন বলে ফায়া কোন হয়ে যায় জুড়ো বলুন সুবাহান এবার আল্লাহ রব্বুল আলমিন লক্ষ কোটি ফেরেস্তা বানালেন তাদেরকে বলেন তোমরা কি আমার আনুগত্য স্বীকার করবে ফেরেস্তারা বলে আল্লাহ আপনার আনুগত্য স্বীকার অবশ্যই করতে হবে আপনি আমাদের খালেক আমরা আগে ছিলাম না আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি হচ্ছেন সৃষ্টিকর্তা আপনার আনুগত্য আমাদেরকে করতে হবে আল্লাহ বলেন তোমরা দ্বিতীয় নির্দেশ না আসা পর্যন্ত রুকুর ভিতরে থাকবে তোমরা রুকু অবস্থায় থাকো লক্ষ কোটি ফেরেস্তারা রুকুর মধ্যে গিয়ে লক্ষ লক্ষ বছর পর্যন্ত আল্লাহর আনুগত্য করতেছে জোর বলুন সোবাহান আল্লাহ অনুরূপভাবে ফেরেস্তার একটা দলকে আল্লাহ পাক বানালেন তাদেরকে সিজদা দিতে বলেন তারা হাজার হাজার বছর পর্যন্ত ওই সিদ্ধার মধ্যে রয়েছে আমার রসদ বলেন উম্মতেরা শোনো আমার আল্লাহ তোমাদেরকে ফজরের সময় যে দুই রাকাত ফরস নামাজ দিয়েছে ওই দুই রাকাত নামাজের ভিতরে সমস্ত আসমান জগতের ফেরাস্তাদের সমস্ত এবাদতের সোয়াব তাদের সমস্ত এবাদত আমি ফরস নামাজের ফজরের দুই রাকাত নামাজের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি জুড়ে বলুন সোবাহান দুই রাকাত নামাজের ভিতরে আমি সমস্ত ফেরস্তা জগতের আবাদতকে ঢুকিয়ে দিয়েছি এই দুই রাকাত নামাজের কত দাম উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি নামাজ আদায় করবে দৈনিক পাঁচ ভক্ত নামাজ আদায় করবে এই নামাজ তোমরা মনে করো না এটা তুমি একা একা পড়তেছ এই নামাজ যখন দাঁড়ায় যাও আমার আল্লাহ রব্বুল আলমিন বেশি খুশি হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতের উপরে সন্তুষ্ট হয়ে যায় জোরে বলুন সুবাহান আল্লাহ বাইর আমার বন্ধুরা আমার আমার রাসুল বলেন এই উম্মতেরা কাজ করবে কম আমল করবে কম স্বভাব পাবে বেশি কাজ করবে কম স্বভাব পাবে কি বেশি আমার রাসুল বলেন কিন্তু তোমরা কাজ অল্প করবা কিন্তু এক নিয়ে করবা আখলিস দিনাকাল আমালুন কলিল এখলাস নিয়ে যদি করো শিরিক আর বেদাত মুক্ত যদি তোমরা সঠিকভাবে যদি আমল করতে পারো তোমরা আমল করবে কম ওই অল্প আমলের ভিতরে বেশি সব দান করবেন কেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসের ভিতরে এসেছে আমার রাসুল বলেন ইহুদিরা তারা দিনের পর দিন আমল করেছে একটা কাজের জন্য একটা নেকি পেয়েছে খ্রিস্টানরা একটা কাজের জন্য একটা নেকি পেয়েছে আর আমার উন্মত এক একটা নেকির কাজ করবে আমি একটা নেকির বদলাই আমি আল্লাহ চাইলে আমি দশটা দান করব। এক লাশ অনুযায়ী আমি একটা আমলের পরিবর্তে আমি সাতশো নেকি পর্যন্ত আমার উন্মতকে আমি দান করবো ইদাই বলি মাইয়াশা আল্লাহ কোরআনে পাকে বলেন আমি আমার বন্দার এখলাস দেখে আমি ইদাইফলিমাইয়াশা আমি দ্বিগুণ করে দিব তাদের সওয়াবকে মিয়াত হাব্বা ওল্লাহ ইউদাইফলিমাইয়াশা এই কথা বলার পরে এই হাদিস যখন ইহুদিদের কানে গেল খ্রিস্টানদের কানে গেল তারা আমার নবীর দরবারে আসলো ইয়া রসুল্লাহ আপনি আমার উম্মতকে এই ধরনের কথা কেন বললেন আমরা আমাদের উন্মতেরা একটা আমলের জন্য একটা নাকি পাই আপনার উন্মত একটা আমলের জন্য দশ নাকি পাই একলার অনুযায়ী সাতশো গুণ পর্যন্ত বেড়ে যায় কেন আমরা কি অপরাধ করেছি আমরা কি আল্লাহর উন্মত নয় আমরা কি আল্লাহর বন্দা নই আমরা কি আল্লাহর নবীর উন্মত নয় আমরা কি মৌসা নবীর উন্মত নয় আমরা নাকি ঈশা নবীর উন্মত নয় আমরা কি অপরাধ করেছি আপনার উন্মত কেন এত বেশি শ্রম লাভ করবে তখন আমার রাসুল তাদেরকে প্রশ্ন করলেন হাল জলাম তুকুম মিন কুম সাই আল্লাহ কি তোমাদের কোনো স্বভাবকে কমিয়ে দিয়েছে বলে না কমায় দেয় নাই সুতরাং তোমাদের মাতা ব্যথা কেন তোমাদের স্বভাব তোমাদেরকে দান করেছে আল্লাহ এই উম্মতকে মহাব্বত করে এই উম্মতকে এক্সট্রা গিফট দিয়েছে এক্সট্রা উপহার দিয়েছে আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ আমার নবীজি আয়াত পাঠ করেন জালিকা ফাদুল্লাহি ইউতিহি মাইয়াশা এটা হলে আল্লাহর করুণা এটা হলো আল্লাহর কৃপা আমার আল্লাহর ক্ষমতা আছে আমার আল্লাহ কোনো কাজ করার জন্য কারো কাছ থেকে পরামর্শ নিতে হয় না আমার আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতকে মহাব্বত করে ভালোবেসে এই উম্মতের প্রতি আমাদের পরিবর্তে সাতশো পর্যন্ত নাকি আমার আল্লাহ দান করবেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ এহসান কি বিগিডি বন যায় एहसान की बिगड़ी बन जाए मुश्किल न रहे कुछ गुम न रहे रहमत की इशारा हो जाए रहमत के खजीना मिल जाए যদি আমরা নবীর উম্মত হিসাবে আমরা নবীর উম্মত হয়ে মনটাকে যদি ছোট করে আমরা যদি আমল করতে পারি আমার রসুলকে ঠিকভাবে যদি ভালোবাসতে পেরেছি মোহাব্বত করতে পেরেছি তখন দেখবেন আপ হঠাৎ করে আপনার অন্তরে একটা নূর এসে প্রবেশ করবে আপনার কলমের ভিতরে একটা নূর চলে আসবে ওই নূর আসার কারণে ওই রহমতের দয়া আসে যাওয়ার কারণে আপনার জীবন আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে আপনার চিন্তা পরিবর্তন হয়ে যাবে আপনার কাজ পরিবর্তন হয়ে হয়ে যাবে দেখা যাবে যুবক সে আগে মাদক খেত এখন সে মাদক আর খায় না আমরা নবীকে মহাব্বত আমাদের প্রয়োজন আছে কি নাই নবীকে মহাব্বত করলে আমাদের লাভ না কথি আমাদের লাভ এই আমাদের নবীজিকে মহাব্বত করতে করতে একটা সময় আসবে এই দিলের ভিতরে হেদায়তের নূর হেদায়েতের আলো প্রবেশ করবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনার কাজ পরিবর্তন হয়ে যাবে যুবক আগে সে অনেক খারাপ কাজ করত দেখা যাবে হঠাৎ সে পরিবর্তন হয়ে গেছে আস্তে আস্তে তার মুখের ভিতরে দাড়ি চলে এসেছে আগে সে মাথায় টুপি পড়তো না এখন প্রতিদিন সে দৈনন্দিন মাথার মধ্যে টুপি রাখে আগে সেই চিপা চাপা প্যান্ট পরতো শার্ট পরতো এখন সেই ডালা পোশাক পরিধান করে আগে সে মা বাবাকে কষ্ট দিত এখন সে মা বাবাকে আর কষ্ট দেয় না আগে সে স্ত্রীকে মারধর করত এখন স্ত্রীকে প্রাণ দিয়ে মহাব্বত করে ভালোবাসে ছেলে মেয়েকে মহাব্বত করে ভালোবাসে আগে সেই নামাজ পড়ত না এখন সেই ঘুমের মধ্যে শুধু মাঝে মধ্যে সেই প্রকম্পিত হয়ে জাগ্রত হয়ে উঠে যায় ঘড়ির দিকে তাকায় কখন নামাজের টাইম হয়ে গেছে তাহাজুদের নামাজ পড়ে ফজরের নামাজের জন্য অপেক্ষায় তাকে এই নূর যখন অন্তর চলে আসবে মানুষের পরিবর্তন হয়ে যাবে মানুষের লাইফ পরিবর্তন হয়ে যাবে মানুষের বুঝ ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে এই জন্য এই দিলের ভিতরে আমার নবীর মোহাম্মদ আমার নবীর মহাব্বত সর্বপ্রথম দিলের ভিতরে আসতে হবে নবীর প্রেম ছাড়া নবীর মহাব্বত ছাড়া এই শারীরিক অবয়বে শূন্যতের লেবাস আসা কোনোদিন সম্ভব নয় নবীর মোহাব্বত যখন আসবে তখন আপনার পক্ষে সম্ভব হবে নবীর সুন্নতগুলো একটা একটা পালন করতে আপনার জন্য সহজ হয়ে যাবে নবীর প্রেম যতক্ষণ আসবে না ততক্ষণ আপনি চাইলেও পারবেন না আপনি যদি চান আমি দাঁড়িয়ে রাখবো পারবেন না আপনি যদি চান আমি মাথায় সবসময় টুপি দিব পারবেন না আমি আজ থেকে সুদ খাবো আপনি পারবেন না দিলের ভিতরে যখন আমার নবীজের মোহাব্বত যখন চলে আসবে তখন আপনার পক্ষে অসম্ভবকে সম্ভব করা আপনার জন্য সহজ হয়ে যাবে আওয়াজ দিয়ে বলুন সুবাহান এহসান কি বিগিডি বন যায় কিল না রাহে কুচ্ছ না রাহে অন্তরে কোনো ব্যথা থাকবে না অন্তরে কোনো আঘাত থাকবে না মানুষ আপনাকে যতই কেনে মারো আরে তুমি কি সুবিশাপ হয়ে গেছো দাড়ি কেনে রেখেছো পাঞ্জাবি কেন পড়েছ পাঁচ ওয়াক্ত নামাজ কেন পড়ো পাগড়ি কেন বেঁধেছ মিসওয়াক কেন তুমি করো টিস্যু কেন ব্যবহার করো আপনাকে যতই মানুষ যতই কিছু বলো আপনার অন্তরে কোনো দুঃখ আসবে না কারণ আপনার ভিতরে আমার আমার মদিনাওয়ালার প্রেম মহাব্বত প্রবেশ করেছে আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ রহমতি কি ইশারা খোজায়ে রহমতি কি ইশারা খোজায়ে রহমতি কি খজিনা বন যায় আল্লাহ পাক আমাদেরকে এই নবীকে চিনবার নবীকে বুঝবার তো দান করুন আমরা কত বড় নবী পেয়েছি এই নবীকে কিভাবে মোহাব্বত করতে হবে নবীর দিন এই রেখে যাওয়া দিন যে দিনের জন্য তায়েপের ময়দানে রক্তাক্ত হয়েছেন যে দিনের জন্য উহুদের ময়দানে দাঁতকে শহীদ করেছেন এই ইসলামের জন্য কোরআন রক্ষার জন্য আমাদের মুখে দাঁড়িয়ে আনার জন্য মাথায় টুপি আনার জন্য সুদ থেকে মুক্ত করার জন্য নাচগান থেকে মুক্ত করার জন্য মানুষের মানবতাবোধ জাগ্রত করার জন্য মানবতাকে জুলুম থেকে মুক্তি দেওয়ার জন্য আমার নবী সেই সংগ্রাম করেছেন সেই সংগ্রাম আমাদেরকে করতে হবে নবীর সঠিক উম্মত আমাদেরকে নবীর সঠিক প্রেমিক সঠিক আশেকে রসুল আমাদেরকে হতে হবে আর না হয়তো আমরা হাসারের ময়দানে আমরা হাউজে কাউসার আমাদের নসিব হবে না সুফাতে খুবরা আমরা নসিব আমাদের হবে না এই জন্য আমরা রসুলকে বুঝুন স্টারি করুন কোরআন হাদিস আমাদেরকে স্টাডি করতে হবে এবং হক্ষানি ওলামায় কারামের ওয়াজ মজলিসে বসে নবীর মোহাব্বতের ফয়েস আমাদের অন্তর প্রবেশ করতে হবে তখন আপনি নবীকে সত্যিকার অর্থে চিনতে পারবেন আপনি দিনকে পালন করতে পারবেন এটা অনেক কঠিন কাজ অনেক বড় কঠিন কাজ আল্লাহ রব্বুল আলমিন আজকে রফবাদ পাহাড়ি আবাসিক এলাকার বাড়ির মালিকদের উদ্যোগে আজকের মিলাদুলনবী সাল্লাহ আলিয়াল্লাম মাহফিলকে আল্লাহ কবুল করুন আল্লাহ বাক আমাদের সকলের কলবকে নবীর মোহাব্বত দিয়ে নবীর ভালোবাসা দিয়ে ইসলামের নূর দিয়ে আসমানে এলেম দিয়ে আমাদের কলবকে আল্লাহ নৌরান্বিত করে দিন এবং মৃত্যুর আগে আগে নবীজির সবুজ গম্বুজ দেখবার তৌফিক দান করুন নবীর রাউজায় পাকে সরাসরি সালাম দিয়ে আমার নবীর কানে আওয়াজ পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন